তারেক জিয়া রুমিন ফারহানা তারেকের বান্ধবী সংসদ ও সংসদের বাহিরে তারেক জিয়া লন্ডনে বসে আওয়ামী লীগকে যেভাবে আপত্তিকর নোংরা নোংরা কথা বলে জাতিকে বিভ্রান্তি করছে আওয়ামী লীগ এর ও জাতির জনক ও বর্তমান সরকারকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছে প্রজন্মকে মিথ্যা ও তত্ত্ব অপ্রত্যাশিত তথ্য বানোয়াটভাবে প্রচার করে যাচ্ছে বাঙালি জাতি অনেক সময় দুশ্চিন্তার শিকার হচ্ছে উনিশশো একাত্তর এ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা বাংলাদেশের মূল্যবান সেনা অফিসারদেরকে যেভাবে হত্যা করেছে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এ ধরনের মূল্যবান সৈনিক বুদ্ধিজীবী হত্যা করা হয়নি কিছু দৃশ্য জাসতের ইনুর বক্তব্য থেকে তুলে ধরলাম আমি হাসানুল্লাহ খিনু বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের একজন ক্ষুদ্র নগণ্য কর্মী বঙ্গবন্ধুর কাছে যাবার কথা শোনার সৌভাগ্য আমার একটু হয়েছে কিন্তু রাজনৈতিক আলোচনা করার সৌভাগ্য হয়নি আমি সেই পর্যায়ে ছিলাম না সে সাহস আমার হয়নি আমি ছাত্রলীগ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে উনসত্তরের অভ্যুত্থানের পরে বঙ্গবন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলাম বুয়েটে ভাষণ দেওয়ার জন্য ছাত্রলীগের সম্মেলনে উনি আমার সম্মেলনে আসার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন উনি পিঠ চাপড়ি দিয়ে সম্মেলনে ভালোভাবে করার উৎসাহ প্রদর্শন করেছিলেন বুয়েটে শাসাদ রব এই প্রথম এবং শেষ উনি বুয়েটে গিয়েছিলেন মাননীয় স্পিকার উনি বলেছিলেন দেশটা গড়ার জন্য অনেক ইঞ্জিনিয়ার লাগবে তোমরা সেভাবে নিজেদের গড়ে তোলো স্বাধীনতার কয়েক মাস পরে আঠাশে মে বাহাত্তর সালে উনি জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমাকে মনোনীত করেন কেন করেছেন আমি জানি না আমি বিস্মিত হই কিন্তু আমি ওই তেইশে মার্চে যেদিন সশস্ত্র কুচকাওয়াজ হয় পিস্তল নিয়ে আমি পল্টনে গুলি ফুটিয়েছিলাম এবং বঙ্গবন্ধুর নির্দেশে ওই দিন ওই মিছিল বঙ্গবন্ধুর বাসভবনে পতাকা উত্তোলন করেছিল কিন্তু আমি এটা বললাম এই জন্যে যে আমি সশস্ত্র প্রস্তুতির সাক্ষী যে বঙ্গবন্ধুর নির্দেশে এই কাজটা করেছি মাননীয় স্পিকার চোদ্দ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরও আত্মগোপনে না যাওয়ার সূক্ষ্ম রাজনৈতিক কৌশল বঙ্গবন্ধু প্রয়োগ করেন পঁচিশে মার্চের একাত্তরে কালো রাতে পাক হানাদার বাহিনীর ক্র্যাকডাউনের পর ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মগোপনে না যাওয়ার জীবনের ঝুঁকি নিয়ে বত্রিশ নম্বরে বাসভবনে অবস্থান করা বঙ্গবন্ধুর একটি সর্বোচ্চ সূক্ষ্ম রাজনৈতিক কৌশল ক্র্যাকডাউনের পর স্বাধীনতার ঘোষণার ন্যায্যতা জাতীয় আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে এই পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার অথবা হত্যা করা হলে তাহলেও স্বাধীনতার ন্যায্যতা পাবে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরও উনি ভারতে যেতে পারতেন আগেও উনি ভারতে চলে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি পাকিস্তানের তাকে ভারতের চর দালাল ইসলাম বিরোধী ব্যক্তি হিসাবে তেইশ বছর অপপ্রচার চালিয়েছে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মগোপনে না গিয়ে পাকিস্তানের অপপ্রচারের ভুল প্রমাণ করে দিয়েছিলেন জি তিন মিনিট একটু ধন্যবাদ মাননীয় স্পিকার পনেরো বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্ব দায়িত্ব পালন অনেকে বলেন যে উনি কিছুই পরিকল্পনা করেননি এই কথাটা ঠিক না উনি কখনো পূর্ব পাকিস্তান মেনে নেননি আটচল্লিশ সাল থেকে তিল তিল করে বাঙালির স্বাধীনতার লক্ষ্যে একটির পর একটি সূক্ষ্ম রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছেন যেহেতু শুরু থেকেই উনার রাজনৈতিক কৌশল ছিল আত্মগমনে যাবেন না চরম রাজনৈতিক পরিস্থিতিতে উনাকে মৃত্যুবরণ করতে হতে পারে কারাবরণ করতে হতে পারে তাই তিনি পঁচিশে মার্চ একাত্তর স্বাধীনতার ঘোষণার অনেক আগেই উনার অনুপস্থিতিতে নেতৃত্ব দিবেন কারা কারা কোন দায়িত্ব নেবেন কোথা থেকে আন্তর্জাতিক রাজনৈতিক কূটনৈতিক সামরিক আর্থিক সহযোগিতা পাওয়া যাবে সেটারও ব্যবস্থা করে দিয়েছিলেন চার জাতীয় নেতা চার যুবনেতা চার ছাত্রনেতা কোথায় কার সাথে যোগাযোগ করলে সবাইকে এই সুযোগটা পাবেন তাও করে গিয়েছিলেন আর ষোলো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের সূক্ষ্ম কৌশল এটা একটা চমৎকার ওনার বুদ্ধিমত্তার পরিচয় দেয় পঞ্চাশ ষাটের দশকে অনেকেই এলো এইভাবে স্বশাসন স্বাধীনতার কথা বললেও তাদের না বলা কথার উপর দাঁড়াতে পারেননি কিন্তু বঙ্গবন্ধু যখন যা বলেছেন সেটার উপর দাঁড়িয়ে থেকেছেন কারণ তিনি শত্রুর দুর্বলতম সময় চিহ্নিত করা এবং সেই সময়ের সুযোগ গ্রহণ করে সূক্ষ্ম রাজনৈতিক কৌশল প্রয়োগের বিচক্ষণতার অধিকারী ছিলেন আমি উদাহরণ দিব পঁয়ষট্টি সালের যুদ্ধের পর ছয় দফা উত্থাপন সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করা না করার দোলাচলের ভেতরে এলএফও প্রতিষ্ঠা আদায় করে নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ সাতই মার্চের ভাষণের মধ্যে দিয়ে স্বশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা ভুট্টোর সঙ্গে আলোচনার মধ্যেই তেইশে মার্চে নিজ বাসভবনে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া পঁচিশে মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতার ঘোষণা দেওয়া এর কোনোটি আগে পরে করার সুযোগ ছিল না এর প্রতিটির জন্যেই সময় নির্বাচন করতে হয়েছে বিচক্ষণতার সঙ্গে সব শেষ কৌশলটা হচ্ছে সতেরো যুদ্ধের পর স্বাধীন রাষ্ট্রের স্থায়ী বুনিয়াদ একটু বাড়িয়ে দিয়েন তৈরি করে দেওয়া স্বাধীন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বঙ্গবন্ধু তা বুঝে বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি ও বুনিয়াদ স্থাপনের কর্তব্য নির্ধারণ করেন এই লক্ষ্য অর্জনের কৌশল হিসাবে মিত্রবাহিনীর অংশ হিসাবে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় সেনাবাহিনীকে অতি দ্রুততার সাথে ফেরত পাঠিয়ে বাংলাদেশের আত্মরক্ষা প্রতিরক্ষার নিজস্ব ব্যবস্থা ও সক্ষমতা স্বাবলম্বিতা বিশ্ববাসীকে প্রদর্শন করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার্বভৌম রাষ্ট্রের জন্যে